ভালোবাসার শুরুটা মনে হয় এরকমই হয় আজকাল সাত তারিখ খেয়াল নাই ভালো মানের জুতো পরা চুল খোলা পরিপাটি করা তার সাথে একটা ফুল তো থাকবেই থাকবে নিজের সাইকেল না থাকলে বন্ধুদের কাছ থেকে সাইকেল দাঁড় করে নেওয়া সময় মতো পৌঁছানো ফোন করে ওকে ডাকা লুকিয়ে লুকিয়ে মা বাবার চোখ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের কাছ থেকে ফুল নেওয়া স্কুলে দেরি করে গেলেও এইখানে দেরি করে যাওয়া যাবে না তাই ঠিক সময় ওইখানে পৌঁছে যাওয়া এবং প্রতিদিনের মতো ফোন করে ওকে ডাকা তারপরে বলে ওই দিক দিয়ে তুমি নিচে আসো আই লাভ ইউ চকলেট নিয়ে যাওয়া টেডি সে টেডি বিয়ার নিয়ে যাওয়া